স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন কোথায় আছি জানেন এটা হচ্ছে আমাদের একটা ডাইনিং মানে টেম্পোরারি ডাইনিং অবশ্যই টেম্পোরারি না মানে আমাদের ডাইনিং এখন পরবর্তীটা বলতেই বলছি এখন এই ব্রাঞ্চের কথা বলে দিই এই ব্রাঞ্চে কিন্তু বর্তমানে পঞ্চাশ জন মেম্বার আছে যতটুকুটা ক্লিন্টন ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি সো দেখতেই পাচ্ছেন আজকের মেনুতে আছে হচ্ছে আমাদের খিচুড়ি এটা হচ্ছে achari chicken achari chicken and এই পাশে হচ্ছে আপনার বেগুন ভাজা অ্যান্ড ডেজার্টে আছে হচ্ছে ফিরনি খুবই সুন্দর লাগছে দেখাই যাচ্ছে যে বাদাম সহ ফিরনি অ্যান্ড আমি কোথায় আছি জানেন আমি আছি বর্তমানে ধানমন্ডি ব্রাঞ্চে সো হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি জাকিয়া সিলওয়ানা আজকে চলে এসেছি কোথায় জানেন আমাদের নিউলি যে ব্রাঞ্চটা খোলা হয়েছে এখনো লঞ্চ হয় নাই যেহেতু কয়েকশো কয়েকটা সিট আমরা শুধুমাত্র এখানে উঠিয়েছি অ্যান্ড দেখছি যে মেম্বাররা আসে কিনা সো কয়েকজন মেম্বারকে দেখা যাচ্ছে তাছাড়া আমরা রুমেও যাব সো ধানমন্ডি ব্রাঞ্চে ওকে সো ধানমন্ডি ব্রাঞ্চের কথা বলে দিই ধানমন্ডি ব্রাঞ্চ কিন্তু ধানমন্ডির সাথে এর এতে লোকেশনটা হ্যাঁ এটা হচ্ছে ফুড মেনু ফুড মেনুটা দেখতে পাচ্ছেন সো ফুড মেনুতে আমাদের এই মাসের যে জানুয়ারি মাসের যে মেনুটা হ্যাঁ, এটা হচ্ছে এই মেনুটা অনেকের কথা হচ্ছে মেনু কি আমাদেরকে দেখান বা ইনবক্সে দেন অনেকেই মেনু চেয়ে থাকেন সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেনু আমার বয়সটা কি বেশি জোরে না আসতে একটু কমেন্ট করে জানাবেন ওকে সো দেখতেই পাচ্ছি ভাইয়ারা কিন্তু খাওয়া শুরু করেছে আর এখানে কিন্তু সব ব্রাঞ্চের মতোই এই ব্রাঞ্চেও কিন্তু ওভেন ফ্যাসিলিটিটা আছে মানে হচ্ছে যখনই যে যখনই আসুক না কেন গরম খাবার পাচ্ছে সো <laughs> যেটা বলছিলাম যে আমি কিন্তু ধানমন্ডি ব্রাঞ্চে আছি আর জানেন আমার সাথে কি আছে আপনি ক্যামেরা ঘুরে দেখাতে পারেন ওকে আফটার ওয়ান ইয়ার আমি সুপার থেকে একটু আজকে আমি আসছি টোটালি লাগতেছে ব্রাঞ্চটা অনেক বড় আমরা একটু ফুল ব্রাঞ্চটা আপনাদেরকে দেখাবো অলরেডি এখানে ডাইনিংয়ের ব্যবস্থা চলতেছিল এখানেও ভাই ব্রাদাররা ডাইনিং করতেছে আমাদের এখানে আছে প্লাস মেম্বার আছে সব মিলিয়ে সো ব্রাঞ্চটা আসলে খুবই বড় আমি যদি একটু ফ্রন্ট ক্যামেরা ফেসিং করে দেখাই এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চে এখন দায়িত্বতে ইনচার্জ ক্লিন্টন আছেন আমি ওনার সাথেও কথা বলবো মোটামুটি আমাদের এখানে কিছু সিট থাকার পরও ফিফটি মতো সিট আছে রাইট ফিফটির মতো সিট এখন সবগুলোই বুকড হয়ে গিয়েছে আমার রাইট হ্যাঁ আমরা এখনও পুরোপুরি রেডি করিনি সেটাও আচ্ছা, আচ্ছা করে শুধুমাত্র এলিগেন্ট সিট কিন্তু আমাদের এই ব্রাঞ্চে এখন শুধুমাত্র আমরা এলিগেন্ট আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লবি এখন আমি একটা ক্লিয়ার করে কিন্তু আমাদের আন্ডার আছে ঠিক আছে যে মানে না মানে হচ্ছে আপনার সব কিন্তু পাচ্ছেন মানে আমরা যে কথা বলে থাকি যে আপনি প্যাকেজে ওই সবগুলো পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র আপনি যে কিছু কিছু জিনিস আন্ডার কনস্ট্রাকশন থাকার কারণে যেমন লন্ড্রি সার্ভিসটা এখানে নেই একদম ক্লিয়ার করে নেই ঠিক আছে যে লন্ড্রি সার্ভিস নেই জিম এখন পর্যন্ত নেই আর এটা হচ্ছে লবি বলছেন একটা লাক্সারিয়াস লবি যেটা হচ্ছে সব রাজ্যেই থাকে আমাদের দেখতেই পাচ্ছেন যেটা বলছিলাম যে অবশ্যই জানেন যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে লবিতে থাকবেই luxurious lobby with TV and and মজার জিনিস কি জানেন ক্যামেরা মাইক পায় নাই বাট এনিওয়েজ ওকে তো যেটা বলছিলাম যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লবি আর আমাদের কিন্তু লবি সবসময় সুন্দরই হয় হ্যাঁ আর এই ব্রাঞ্চটা একটা জিনিস বলে দিই this one will be the biggest branch of Bangladesh মানে এর চেয়ে বড় হোস্টেল আপনি কোথাও দেখেন নাই এটা সবচেয়ে বড় হোস্টেল কেন জানেন তিনটা বিল্ডিং এখন পর্যন্ত কিন্তু এটা আমাদের তিনটা বিল্ডিং বাট আন্ডার কনস্ট্রাকশন আমরা শুধুমাত্র আচ্ছা সাউন্ডটা কমাই দিই কার্ড পাঞ্চ করে কিন্তু চা কফি নিতে পারে ঠিক আছে সো হ্যাঁ তো বলে দিই এই যে যেমন ক্লিন্টন ভাইয়াকে দেখাই আমি চাই নিলাম সো এটা দেখতেই পাচ্ছেন এখানেও চা কফির ব্যবস্থা আছে সো বাইরে গিয়ে খেতে হবে না বা বাইরে গিয়ে দেখতে হবে না সো আমি একটা জিনিস বলে দিই ইনফরমেশনগুলো আগে দিয়ে দিই এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের বর্তমানে যে মানে যে সাইটটা কমপ্লিট হয়েছে ওটা হচ্ছে ফার্স্ট ক্লাসের সাইট বাট আমরা আন্ডার কনস্ট্রাকশনে থাকার কারণে বিজনেস ক্লাসের রেন্ট নিচ্ছি these are the rents of elegant bed দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্রায়াসের রেন্ট ট্রায়াসের একদিন তিন দিন সাত দিন পনেরো দিন এবং তিরিশ দিনের রেন্ট দেখতেই পাচ্ছেন তাছাড়া এটা হচ্ছে মেম্বারশিপ প্যাকেজের একটা জিনিস বলে দিই আপনাদেরকে যে একটা জিনিস আপনাদেরকে বলে দিই ধানমন্ডি ব্রাঞ্চে কিন্তু মেম্বারশিপ প্যাকেজ অ্যাভেলেবেল আছে শুধুমাত্র ধানমন্ডিতে না সবগুলো ব্রাঞ্চেই আমাদের মেম্বারশিপ প্যাকেজ অ্যাভেলেবেল আছে মেম্বারশিপ প্যাকেজটা কি মেম্বারশিপ প্যাকেজের সুবিধা হচ্ছে ডিপোজিট মানিটা একটু বেশি সে তুলনায় মাত্র রেন্টটা অনেকাংশ কমে আসে ঠিক আছে ডিপোজিট মানি ছ হাজার দশ হাজার বিশ হাজার সিলভার গোল্ড ডায়মন্ড অনেক সংখ্যক মাসের জন্য যারা এসে থাকেন তাদেরকে আমরা সাধারণত মেম্বারশিপ প্যাকেজ সাজেস্ট করে থাকি দেখতেই পাচ্ছেন মেম্বারশিপ প্যাকেজেও কিন্তু elegant two percent room elegant four percent room six percent room eight percent room সম্ভবত এখন এইট পার্সেন্ট রুম নাই না এইট পার্সেন্ট রুম আছে এইট পার্সেন্ট রুম আছে ফুল বুকড আচ্ছা যেটা আমি বলছিলাম নর্মালি এখন আমাদের এখানে কিন্তু কারেন্টলি সব সবগুলা এলিগেন্ট সিট কিন্তু booked but pre booking option আছে যখনই খালি হবে আপনি প্রিভিয়াস আগে থেকেই হচ্ছে আপনি প্রি বুক করে রাখতে পারেন সো প্রি বুক করে রাখলে অবশ্যই সিট পাবেন একজন মেম্বার ভাইকে দেখা যাচ্ছে ও একটা জিনিস বলে দিই আমরা আর এখানে বেশিক্ষণ না থাকি হ্যালো আচ্ছা ওকে এই যে মাইকটা মাইকটা একটু কাইন্ডলি আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম সাইফ আর সমস্যা নেই তাহলে আমরা ইয়ে করতে পারি সো বেসিক্যালি আপনি এখানে মোটামুটি ফার্স্ট মেম্বার বলতে পারি ফার্স্ট মেম্বার সো কেমন লাগছে আপনাদের সার্ভিস এবং আমাদের থাকার ব্যবস্থাটা ভালো লাগতেছে আমি প্রায় দশ দিন হলো আসি দশ দিন হয়েছে হ্যাঁ আমি অবশ্য পরশু দিন চলে যাবো আমার পরীক্ষা আছে এই জন্য আসি কিসের পরীক্ষা আমার বিশেষ পরীক্ষা আছে লিখিত আচ্ছা, আচ্ছা আচ্ছা এই জন্য আজকের খাবারটা কেমন ছিল অসাধারণ ছিল অসাধারণ ছিল হ্যাঁ। গরম ছিল হ্যাঁ গরম ছিল এবং খুব ভালো ছিল আজকে মেনুটা কি ছিল আপনি যদি অডিয়েন্সের সামনে একটু মেনু ছিল হচ্ছে khichuri hello khichuri chicken chicken তারপর হচ্ছে বেগুন ভাজি এবং আপনি আমাদের সুপার হোস্টেলে কেন আসছেন এখানে তো অনেক হোটেলও থাকতে পারতেন অনেক প্লেসেস আছে এখানে আচ্ছা আর তাছাড়া এই বাস তো রেডিও হয়নি আচ্ছা আমি আসলে আমার সেন্টার হচ্ছে একটু কাছাকাছি মোহাম্মদপুরেই আচ্ছা তো কাছাকাছি আমি মিরপুর বাইরে দুটো সেম লোকেশন জি তো এখান থেকে যাতায়াতটা একটু সহজ হওয়ার কারণে আমি এখানে এলাম এখানে পড়াশোনার পরিবেশও আছে সিকিউরিটি ভালো তো এই দশ আমি কোথাও আত্মীয় স্বজন বা কোথাও না যেতে আমি এটাই প্রেফার দ্যাট মিনস গাইস একটা জিনিস কিন্তু ক্লিয়ার সেটা হচ্ছে আমরা অনেক সময় লং টাইমের জন্য ঢাকায় আসি যেমন পনেরো দিন সেই সময় কিন্তু আমরা হোটেলে থাকতে পারি না কষ্ট অনেক বেশি হয়ে যায় আপনি সময় বাসায় গেলে একটু উইয়ার্ড লাগে এক দুই দিন হলে হয়তো মানা হয় so in that case super হোমে এমন একটা সিস্টেম আছে যেখানে আপনি একদিন থেকে তিরিশ দিন মানে একদিন তিন দিন সাত দিন পনেরো দিন তিরিশ দিন মান্থলি সিস্টেম বা যত বছর আপনি থাকতে চান আমরা সবসময় আপনাদের সাথে আছি সো স্যার আমি যদি একটা কথা বলি আপনাকে আমরা এই যে ব্যাচেলারদের জন্য এমন একটা ইনভেনশন করছি যে এমন টাইপের কারণ এমন টাইপের কোনো হোস্টেল আমি আমার মতে কোথাও নেই আমি জানি না আপনি কোথাও দেখেছেন কিনা যে তিরিশটার মতো সুবিধা যেখানে তার কিছুই কেনা লাগবে না সাবান শিল্প বালিশ তোষক গ্লাস প্লেট সব কিছু কিন্তু আমরা দিচ্ছি এই ক্ষেত্রে ব্যাচেলার হিসাবে বা আমরা যে এই যে সিঙ্গেল পার্সন যারা একা ঢাকায় থাকে তাদের নিয়ে যে কাজ করছি সেই হিসাবে আপনি এটা কিভাবে দেখেন না এটা আমি আসলে আপনাদের এই যে উদ্যোগটা খুব মানে অ্যাপ্রিসিয়েট করি যে ব্যাচেলররা হচ্ছে মানে বাসা পেতে যে সমস্যা বিভিন্ন মানে আবাসিক জায়গায় যে ব্যাচেলরদের ভাড়া দেওয়া হবে না সেক্ষেত্রে আপনাদের উদ্যোগ অবশ্যই ঢাকাতে লক্ষ লক্ষ বেকার স্টুডেন্ট এবং চাকরিজীবী আছেন তাদের জন্য অবশ্যই এটা আপনাদের ভালো একটা উদ্যোগ এবং বেজারা অনেক উপকৃত হবে আপনাদের উদ্যোগ থেকে আর আমি শুনতে পেরেছি আপনারা কি পুরো ঢাকা শহরে একশোটার মতো ব্রাঞ্চ করবেন আমি জানতে পেরেছি এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ তো আপনাদের উদ্যোগ আচ্ছা, সকলের সঙ্গে হ্যাঁ। এগিয়ে যাবে এই প্রত্যাশা করতেছি থ্যাংক ইউ আপনার আপনাকে অনেক ধন্যবাদ খাওয়ার পরে আসলে আমরা খাওয়ার সময় এখন আর কাউকে ডিস্টার্ব করি না ওখানেই কথা বলতাম থ্যাংক ইউ আপনি আপনার রুমে যেতে পারেন so guys main thing is আমি অনেক দিন পর সুপার হোমে এসে বা সুপার হোস্টেল এসে বারবার সুপার হোম বলি যাহাই সুপার হোম তাহাই সুপার হোস্টেল যাহাই সুপার হোস্টেল তাহাই সুপার হোম বিকজ আমরা একই কোম্পানি সো এটা নিয়ে কনফিউশন আর কিছু নাই so most important thing is আমরা কেন আসলে ব্যাচেলার কাজ করছি আমি অনেক নেগেটিভ কমেন্টগুলো দেখেছি আমি অনেক নেগেটিভ কমেন্টগুলো দেখেছি সেগুলোর মধ্যে একটা কমেন্ট আসছে যে এগুলো পায় সো আমার কথা হচ্ছে আপনি সরাসরি ভিজিট করেন আমাদের কাছে এখানে ভিজিট করতে কোনো ধরনের পয়সা নেওয়া হয় না আমাদের এখন যতগুলো আছে সাতটা ব্রাঞ্চ ওপেন আছে আপনি উত্তরা বাড্ডা মিরপুর বাড়িদারা শাহবাগ মিরপুর ফিমেল এবং ধানমন্ডি আমরা বর্তমানে যেখানে আছি সেখানে এসে আপনি দেখতে পারেন নিজের চোখে দেখবেন দুই একজন মেম্বার সাথে কথা বলবেন যারা তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর চা কফির দাওয়াত দিয়ে দিয়েছে Clinton so you can visit in Dhanmondi so most important thing is আমরা ধানমন্ডিতে এখনও কিন্তু ফুললি শুরু করতে পারিনি জাস্ট এলিগেন্ট বেডগুলো আছে রাইট ক্লিন্টন সো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো এখন তাহলে সিট দিতে পারতেছেন না যারা পাচ্ছে না তাদেরকে কি করতেছেন অন্য ব্রাঞ্চে পাঠাচ্ছেন আমরা অন্য ব্রাঞ্চে বলতে আমাদের সবগুলো ব্রাঞ্চে যেহেতু এখন মোটামুটিভাবে অকুপেন্সির হারটা নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অকুপেন্সি হয়ে গিয়েছে অলরেডি দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের শাহবাগ ব্রাঞ্চ বা আদার্স যে ব্রাঞ্চগুলো আছে সেখানে রেফার করে দিচ্ছি এবং আমরা পরবর্তীতে যখন বুকিংটা নিতে পারবো দ্যাট টাইম আমরা আবার যদি ওনারা যদি এক সপ্তাহ পর বা এক মাস পর যদি বুকিং দিতে ইন্টারেস্টেড হয় সেই বুকিংটাও আমরা আবার নেওয়ার চেষ্টা করছি কেউ যদি চেক আচ্ছা। আউট হয়ে যায় সেটা আমরা ওয়ান থাউজেন্ড টাকা বুকিং মানির মাধ্যমে কনফার্ম করে দিচ্ছি আমি একটা কোশ্চেন করি ধরেন কেউ ছিল ওই বেডে এখন চেক আউট করলো তারপরে যারা নতুন করে আসে তাদের কি বেডটা চেঞ্জ করে দেওয়া হয় হ্যাঁ ডেফিনেটলি আমরা আমাদের এখানে যতগুলো বেড আছে সেগুলো হচ্ছে আমরা আমাদের এখানে লন্ড্রি ফ্যাসিলিটিটাও আছে লন্ড্রি ফ্যাসিলিটিটা বর্তমানে আমরা এখানে প্রোভাইড করছি না বাট আমাদের যে ব্যাটিং সিস্টেমটা আছে ওইটা আমরা হচ্ছে আমাদের আলাদা লন্ড্রি থেকে লন্ড্রি করে নিয়ে এসে চেঞ্জ করে দিচ্ছি ইভেন ওইটা হচ্ছে পনেরো দিন পর পর আবার আমরা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা সো পয়েন্টটা আরেকবার একটু বলি আমরা শুধু এই ব্রাঞ্চে না সব ব্রাঞ্চে এই জিনিসটা কন্টিনিউ করি আমরা বেডিংটা চেঞ্জ করে দিই আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি নিজের চোখে দেখতে পারেন একটা ক্লিনিং এনভায়রনমেন্ট সবসময় বলে ব্যাচেলার না রোংরা ব্যাচেলার থাকলে আসলে প্রবলেম এখানে তো অনেক ব্যাচেলার পঞ্চাশটা সিট ফিল আপ আপনি অলরেডি দেখছেন ডাইনিং রুমে অ্যাটলিস্ট বিশ জন আছে বাদ দেন পঞ্চাশ জন এখান থেকে হাঁটলেও তো নোংরা হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা কেন হয় না because we use housekeeping system in a proper way কারণ অনেক মেডিসিন অনেক কিছু আছে আমরা কিন্তু অনেক অনেক রিসার্চ করি কীভাবে আসলে ডেভেলপ করা যায় সো এই জন্য দেখেন এখানে পুরো ফ্লোরটা ফুললি ক্লিন সো আপনি বলতে পারেন যে ভাই কী দিয়ে মাজেন এটা বলা যাবে না secret secret chemicals anyways but regularly দুই তিনবার করে ক্লিন হয় কমন স্পেসগুলো আর তাছাড়া পুরো রুম দুই দিন দুইবার করে ক্লিন হয় রাইট আমি যেটা শাহবাগে দেখেছিলাম কারণ আমি অনেক দিন পর আপনাদের মাঝে ব্যাক করেছি অ্যান্ড একসাথে কাজ করবো আর সব কিছু নিয়ে অ্যান্সার দিব আপনারা যত ধরনের নেগেটিভ কমেন্ট বা যত ধরনের কিছু জানতে চান সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন any time only for bachelor so আমি আবার সিলভানের কাছে চলে যাই আমরা একটু বাইরে আউটসাইডটা দেখাবো আমরা হাঁটতে হাঁটতে যাবো সো সিলভানের ততক্ষণ আমি চিলানো শুরু করি আচ্ছা চিলানো না আমি একটা জিনিস বলে দিই ভাইয়া একটু ধরবেন এটা আচ্ছা এইটা ধরতে হবে ওকে ওকে ওকে ওকে অনেক কিছু আজকে আছে তো একটা জিনিস বলে দিই শুধুমাত্র ধানমন্ডিতে আমাদের ব্রাঞ্চ আছে এটা কিন্তু ভুল আমি আমাদের বর্তমান কত কয়েকটা ব্রাঞ্চ আছে যে যে ব্রাঞ্চ আছে ওইটা লোকেশনটা বলে দিই ফার্স্টে উত্তরা মিরপুর মিরপুর মেল মিরপুর ফিমেল মিরপুরে কিন্তু ফিমেলদের আমাদের ব্রাঞ্চ আছে তাছাড়া বাড্ডা বাড়িধারা শাহবাগ এবং আমাদের ধানমন্ডিতে নিউলি চারটা ব্রাঞ্চ হতে যাচ্ছে কিন্তু আর এটা কিন্তু তিনটা বিল্ডিং একসাথে দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু কনস্ট্রাকশন চলছে অলরেডি এখানে কিন্তু বিশাল লবি হবে মানে সিরিয়াসলি সেই লেভেলের একটা জস লবি হতে যাচ্ছে and this one will be the biggest biggest hostel of Bangladesh এর চেয়ে হোস্টেল বাংলাদেশে আজ পর্যন্ত নাই ইভেন নেক্সটে হবে কিনা অনেক সন্দেহ আছে আমাদেরও কারণ আমরাই খুলবো যদি হয় তাহলে আমাদের ওই দেখা যায় ক্যামেরা প্রত্যেকটা জায়গা একশো পার্সেন্ট সিকিওর কারণ কি জানেন আন্ডার কনস্ট্রাকশনে থাকার পরে কিন্তু আমরা ক্যামেরা বাদ দিয়ে নেই আরে ব্যথা আমি বলি আমরা কিন্তু বিফোর অ্যান্ড আফটার পোস্ট করব যে এখন যেমন করে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পুরো চেহারাটাই আমরা বদলাই দিব কারণ যদিও আমরা বলি একটা জিনিস যে আমরা কিন্তু পরিবর্তনে বিশ্বাসী ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা সিস্টেমে পরিবর্তন এনেছি দেখতেই পাচ্ছেন আর আর এটা কিন্তু আমাদের কিচেন ধানমন্ডি ব্রাঞ্চের কিচেন একটা জিনিস বলে দিই ধানমন্ডি ব্রাঞ্চের কিচেনের মধ্যে শুধুমাত্র আমাদের নর্মাল মেশিন না কিন্তু এটা কিন্তু একটা জোস মেশিন এটা কিসের মেশিন ক্লিন্টন ভাইয়া ডো তৈরি করার আরে দেখতে কিন্তু জোস একটু কাছে নিয়ে দেখাবো সো যেটা বলছিলাম যে এখানেও কিন্তু ফুড মেনুটা দেওয়া আছে দেখেছেন ফুড মেনুটা এখানেও দিয়ে রাখছে এটা কিন্তু জানুয়ারি মাসের ফুড মেনু অনেকের ফুড মেনু নিয়ে অনেক সন্দেহ আছে বা অনেক কনফিউশন আছে এই মেনুটা দেখে নিতে পারেন স্ক্রিনশট রেখে দিতে পারেন it will be good for you okay একটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু ওই যে দেখেছেন এটা ডো তৈরি করার জন্য তাই না আচ্ছা ওই পাশে আমরা চলে যাই ওটা দেখেছেন ওখানে মনে হয় রাইস হচ্ছে স্টিম সো আমাদের এই মেশিনও আছে সো আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্র্যান্ড মেশিনটাই ইউজ করছি অন্য কোনো মানে মেশিন ইউজ হচ্ছে না এরকম না প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে আচ্ছা জস সি এখানে অনেক ভাত একসাথে হচ্ছে কিন্তু সো প্রত্যেকটা জিনিসে আমরা মেশিন ব্যবহারে বিশ্বাসী কারণ এতে হচ্ছে আপনার টাইমটা সেভ হয় আর একসাথে অনেক জনের রান্না কিন্তু একসাথে করা যায় যেমন এখানে কিন্তু আপনার আরও অনেক কিছু দেখা যাচ্ছে এখানে মানে গ্রোসারি আইটেম আর তাছাড়া এটা কি ক্লিনটন ভাইয়া ফ্রিজ ফ্রিজ ও আচ্ছা ওকে আচ্ছা ওকে এনিওয়েজ আচ্ছা, আচ্ছা। যেটা হোক আমরা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের স্টোর রুম এখানে কিন্তু বাকি সব আইটেম আছে শাকসবজি নাই দ্যাট মিন্স আমরা একদম রিসেন্ট এটা রাতের জন্য রেডি করা আছে সো আমরা রাতে এটা খাওয়াবো সো আমরা সবসময় ফ্রেশ জিনিস দেওয়ার চেষ্টা করি এবং আমাদের চিকেনটা কোনো রাস্তাঘাটের চিকেন না আমাদের চিকেনটা কোনো রাস্তাঘাটের চিকেন না আমাদের চিকেন হচ্ছে এটি ফুড সিপি এইসব জায়গা থেকে নেওয়া হয় ওরকম আমি স্টিল ক্যামেরায় আছি ও আচ্ছা ভালো কথা বলে দিই কমেন্ট করতে থাকুন কমেন্ট পড়তে থাকবো আমরা আর তাছাড়া আপনার যে কোনো কোয়ারিজ যে কোনো question any kind of queries you can inbox us okay so ইনবক্সে যে কোনো কোশ্চেন করতে পারেন যে কোনো কোশ্চেন বলতে প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন অবভিয়াসলি আবার এরকম জিজ্ঞেস করে না বাংলাদেশ কত সালে অনেক বেশি বড় লোক হয়ে যাবে এটার অ্যান্সার আমরা দিতে পারবো না আচ্ছা কিডিং ওকে সো যেটা বলছিলাম যে আমাদের সুপার হোস্টেল সম্পর্কে আপনার কি ধারণা বা আপনার কোনো কোশ্চেন বা any type of queries just text us okay মানে ইনবক্সে টেক্সট করুন আর তাছাড়া সবসময় why should I talk about the Super Hostel what you think about Super Hostel comment below okay আর এটা দেখতেই পাচ্ছেন আমাদের বাকি বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে একসাথে এই গোলাপিটা হবে ফিমেল ব্রাঞ্চ এই পাশে যেটা দেখছেন এটা হবে মেল ব্রাঞ্চ আর এখন যেটার মধ্যে দাঁড়িয়ে আছে সাহেব ভাইয়া যেমন এই ব্রাঞ্চটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ যেটা লিফট আছে বলে first class and under construction সবকিছুই আমরা অনেক বালি ধুলা পার সবকিছু পাড়ায় পুরায় তারপরে যাচ্ছি ওকে একদম আমরা কয়েক মাস পরে এখনো কিন্তু আমরা এক্স্যাক্ট টাইমিংটা বলে দিচ্ছি না কয়েক মাস পরে এটা চেহারাই আমরা পুরাটা বদলাই দিব ঠিক আছে অ্যান্ড তাছাড়া পুরোটা ব্রাঞ্চ কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে তাই বলে দিচ্ছিলাম আপনাদেরকে যে অনেকজন মেম্বার ভাইয়া একসাথে নামছে সো দেখা যাচ্ছে সবাই সো ভাইয়ার সাথে কথা বলতে চাই সাইফ ভাইয়া কথা বলবেন মাইকটা নিয়ে আমি দাঁড়াই আচ্ছা আমি দাঁড়াই আপনি যান ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া আপনি কি এখানে মেম্বার জি কেমন লাগতেছে অনেস্টলি বলবেন আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে সো আপনি এখানে ফার্স্ট মেম্বার আমি বলতে পারবো বিকজ হ্যাঁ। এখন আমরা ফুললি রেডি না ইনফ্যাক্ট আমি ফার্স্ট মেম্বারই আমি প্রথম উঠছিলাম কিভাবে জানলেন বা ফেসবুক দেখেই জানছিলাম আপনার ভিডিও দেখছিলাম আচ্ছা আচ্ছা you should be proud for this so ভাই আমাদের এখনো সবকিছু রেডি হয়নি তো আমরা হ্যাঁ। কিছু ইয়ে রাখছি আমাদের এলিগেন্ট বেডটা আপনার কাছে কেমন লাগছে যে বেডিং হ্যাঁ, ভাইয়া ভালো সব মানে আমি বলতে চাই মানে প্রত্যেকটা জিনিসই পারফেক্ট কিন্তু ভাইয়া মানে রুমের বাইরে যে সিসিটিভি ক্যামেরা এটা যদি লাগানো হয় আরো ভালো হয় আমাদের জন্য আমরা তো প্রতিটা কমন স্পেসই রাখি এটা আমাদের কাজ চলছে already on process you can see এটাও কিন্তু কমন স্পেস আমাকে ক্যামেরায় দেখছে ডাইনিং এ আছে এখন এটা যে নিউ ব্রাঞ্চ আমাদের অন্য ব্রাঞ্চে সব কর্নারে কর্নারে ক্যামেরা ওই ওইটা আমি দেখছি এইজন্যই আচ্ছা, আচ্ছা। বলতেছি ওকে এটাও করা হয়ে যাবে থ্যাংক ইউ ভাই আর হচ্ছে আপনার মনে খুদা লাগছে আমি আর দেরি করাবো না আজকে আচারি চিকেন আছে আর খিচুড়ি আছে so go I need and this is our first class branch thank you ভাই সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ব্রাঞ্চের লিফট এটা হবে এটা কারেন্টলি এটা আমরা বিজনেস ক্লাসের রেন্ট হিসেবে নিচ্ছি বাট ব্রাঞ্চটা হবে ফার্স্ট ক্লাস সো এটা হচ্ছে এন্ট্রেন্স আর সিকিউরিটি গার্ড অলওয়েজ আছে এখানে আমাদের এখান দিয়ে যদি কেউ এন্ট্রি করতে হয় কার্ড সিস্টেম এন্ট্রি করবে সো গাইজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিল্ডিংটা অনেক উঁচু অনেক লম্বা এখানে অনেক মানুষ অ্যাকোমোডেট করা যাবে এবং অনেক মজা হবে পাশেই হচ্ছে মসজিদ আছে সো আমি একটু অনন্যাকে বলবো কেয়ারফুলি নামো <laughs> পড়ে যাও না so this is the building huge এই পাশ থেকে আসলে আরও বেশি চমৎকার লাগে ওকে তো মিডল বলে দিই অনেকের কোশ্চেন হচ্ছে কি যে আমাদের কি নামাজের জন্য প্লেস নাকি নামাজের জন্য প্লেস আছে মানে নামাজের জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের যে কমন জোনটা তো কমন জোনটার মধ্যে কিন্তু মানুষ নামাজ পড়ে থাকে বাট তাছাড়া এই বিল্ডিংটার পাশেই কিন্তু আমাদের একদম মসজিদটা দেখেছেন মসজিদটা কিন্তু একসাথে করা আর দেখেছেন ওখানে কত জোস করে লেখা কিছু এটা আমরা সো যেটা বলছিলাম যে একদম নামাজের জন্য কিন্তু আর এই পাশে একটা নোটিশ লাগিয়ে রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন যে politics and grouping free environment okay রাজনীতি এবং জোটমুক্ত পরিবেশ জোটমুক্ত পরিবেশ okay this one is the building যদি আপনি দেখাই তাহলে দেখতে পারবেন যে বাকি দুইটা বিল্ডিংও কিন্তু দেখা যাচ্ছে সো একসাথে তিনটা বিল্ডিং আমাদের ব্রাঞ্চ উঠবে বাট কারেন্টলি আমাদের কিন্তু এখন শুধুমাত্র কয়েকটা সিট মানে ফিফটি সিটস উঠানো হয়েছে and all book okay so কোনো সিট খালি নেই প্রি অনেকেই পাচ্ছে যারা যারা আগে তো প্রি অপশন আছে ওই দেখছেন এটা কিন্তু ওখানে ট্র্যাক আমাদেরই ট্র্যাক বাই দ্য হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমরা লাইভে আছি সুপার হোস্টেলে you can say hi okay উনি উনি উনি লাঞ্চ করতে যাচ্ছে ওনাকে না সো এখানে শু পলিশ পলিশ একদম চলেন আমরা শু পলিশার আমি তো শুটা পলিশ করে নি আমার হ্যাঁ আচ্ছা সব ব্রাঞ্চের মধ্যে এখানেও কিন্তু শু পলিশ আছে ওকে তো বলে দিছিলাম যে আমাদের কিন্তু নরমালি যারা যারা সিঙ্গেল রুম খোঁজেন সিঙ্গেল রুমেরও কিন্তু অপশন আছে আমাদের কিন্তু ভিআইপি প্যাকেজ আছে আদার ওয়ান যেটা হচ্ছে অনেক বেশি ফেমাস অ্যান্ড সিট আমরা অনেক সময় দিতে পারি না কিন্তু আমি এক লিখ দেখি ওকে চলো আমি জানি না লিফটের ভেতরে আমরা নেটওয়ার্ক পাবো কি পাবো না আমরা চলে যাচ্ছি এলিগেন্ট ফ্লোরে যাওয়ার আগে মানে কাঠ হওয়ার আগে পর্যন্ত যতটুকু দেখা যায় আর কি কত ফোরে সো যেটা বলছিলাম লিফটে কি নেটওয়ার্ক আছে পাচ্ছে না সো পেন পয়েন্টটা কি এখানে আসবে কিভাবে ধানমানি ব্রাঞ্চে অ্যাড্রেসটা বলে দাও আচ্ছা সাঁতারে সাঁতারে কেআরসির অপোজিটে এসে আমাদের সাথে যোগাযোগ করলে হবে অ্যাকচুয়ালি um, আমাকে দেখা যাচ্ছে রাইট সো বেসিক্যালি হচ্ছে এটা সাঁতারে কেএফসি যেটা আছে কেএফসি আপনারা দেখবেন কেএফসির অপোজিটে গলিতে হাঁটলি পাঁচ মিনিট বা ছয় চার মিনিটের মতো লাগবে আমরা ফাইভে যাচ্ছি এখনো সব আন্ডার আন্ডার কনস্ট্রাকশন আমরা আগেও বলেছি বাইরে সব কনস্ট্রাকশনে চলছে বাট তবুও আমরা কিন্তু কয়েকটা সিট উঠিয়েছি যেমন 50 সিটস উঠেছে আর 50 আবার চলে আবার আবার চলে হ্যালো আমরা ফেসবুক লাইভে আছি কি মেম্বার ইট ইউ সো আচ্ছা আমরা কমন স্পেসে কিন্তু পড়ার জন্য টেবিল চেয়ার দেওয়া আছে সো স্টুডেন্টদের জন্য কিন্তু মেইনলি আমাদের এখানে বেশিরভাগ জিনিসপত্র আরো ওয়াটারের ব্যবস্থা আছে ওকে তাছাড়া আমি বলে দিই একটা জিনিস আরো ওয়াটার হ্যাঁ, তো লোগো দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা তো আরো অর্ডার আছে তাছাড়া আমাদের কিন্তু এই ব্রাঞ্চে একটা জিনিস বলে দিই এই ব্রাঞ্চে গিজার ব্যবস্থা আছে কিন্তু যারা শীতকালে সবচেয়ে বেশি প্রয়োজন দেখো ঘুমাচ্ছে কিনা Behold, behold the elegant six person room. Okay. So কেমনে six person room শুরুতেই দেখা যায় এটা কিন্তু elegant bed একটা দুইটা তিনটা চার নাম্বারটা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা অ্যান্ড এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড ব্যালকনি পাবেন ওয়াশরুমটা একটু দেখি আমরা কিন্তু আমি জানি না কেমন হবে কি করে রাখছে ওকে আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের সাথে মসজিদ যদি নামাজ পড়তে চাই হুম মসজিদে গিয়ে পড়তে পারবে ওকে ও তাছাড়া কিন্তু এই রুমটা দেখিয়েছি এই রুমে কিন্তু দেখে দেখে পারমিশন নেওয়া আছে স্টুডেন্ট তাছাড়া সে হচ্ছে কি করছে ভাই এখন বর্তমানে কি এই আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি তো এই অন করো নাই এই যে লাইট সো প্রত্যেকটা বেডের সাথে অ্যাটাচ লাইট আছে টেবিল আছে তাছাড়া হচ্ছে এই লকারটা আছে যেটা এলিগেন্টের সাথে যেটা লক করে রাখছে খোলা যাচ্ছে না আল্লাহ সমস্যা নাই একটা জিনিস বলে দিই প্রত্যেকটা এলিগেন্ট বেডের সাথে আপনি কি পাচ্ছেন জানেন এই লকারটা পাচ্ছেন যেটা একটা ফেমাস লকার হ্যাঁ মনে তো হয় না খোলা পাবো ও okay nice it's kind of একটা ওয়ার্ড্রোপের মত ও মাই গড এখানে কি ক্লিনটন ভাইরা ঢুকে বসে থাকতে পারবে এত বড় স্পেস সো অনেক স্পেস যারা হচ্ছে মানে লাগেজ নিয়ে সমস্যা থাকতে পারেন বা মনে হয় যে লাগেজ কোথায় রাখবো বা এত জিনিসপত্র নিয়ে কোথায় যাবো তখন ওই লকারটা তাছাড়া এই লকারে কিছু কিছু পার্সোনাল জিনিস রাখতে পারবে এটা ফোল্ড করা যায় এখন কইরো না পড়ে যাবে আচ্ছা this one is the folding table okay আর তাছাড়া যে ভাইয়াটা তাকে দেখাই যাচ্ছে সেখানে তার কিন্তু পড়াশোনার প্রচুর রুটিন রুটিন রেখেছে দেখেছেন পিজ রে 6 লেসন সো একজন স্টুডেন্ট ভাইয়ার এটা বেড এন্ড বেডটার সাইজটা আপনাকে হাইটটা দেখেছেন হাইটটা দেখেছেন ক্লিনটন কি বসাতে তাছাড়া হচ্ছে আপনার সাইড দাও ক্লিনটনকে আমরা যে কয়জন বসা যায় অনেক স্পেস কিন্তু ঠিক আছে কোল বালিশ নিয়ে থাকতেছে সো ইউ ক্যান সি কোল বালিশ নিয়ে থাকছে এন্ড যেটা আমি প্রথমে থেকেই বলেছি this one is the most selling item আমাদের সব মানে সুপার হোস্টেলের যতগুলো বেড আছে সবচেয়ে বেশি ফেমাস কিন্তু দিস ওয়ান ও ওখান থেকে না চলো আমরা দেখাই আমরা অন্য রুমে কেমনে যেতে পারি কারণ ভাইয়া ওই যে সিক্রেট টানেল চলো আমরা অন্য রুমে যাই wow <laughs> this one is another room okay so না লক করে রাখছে আমাদের কিন্তু যতগুলো ব্রাঞ্চ আছে তিনটা ক্লাস ডিভিশনে ভাগ করা আছে okay standard class business class and first class একটা জিনিস আপনাদেরকে বলে দিই ক্লিন্টন ভাই অলরেডি এসে গিয়েছে সো বিহল অ্যানাদার এলিগেন্ট রুম চলে আসি সব আচ্ছা, প্রত্যেকটা সিট কিন্তু এখানে কিন্তু প্রি বুক করে রাখা ঠিক আছে এই বুক করবেন না কবে আসবে আনুমানিক মাইক ধরা লাগবে না হুম ওই জন্য ওকে আমাদের এসি ছাড়া কোনো রুম নাই তাছাড়া প্রত্যেকটা রুমে আলাদা ওয়াইফাই রাউটার সেট করা আছে তো প্রত্যেকটা রুমে আলাদা ওয়াইফাই রাউটার সেট করা এটা একটা বাইরে আছে এই যে দেখেছেন এখানে একটা নোটিশ দেওয়া আছে 500 টাকা জরিমানার নোটিশ মানে মজার তো আচ্ছা আচ্ছা আজকে আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করবো না তাছাড়া হচ্ছে একটা জিনিস বলে দিই এই ব্রাঞ্চে কিন্তু ভিজার অবস্থা ব্যবস্থা আমরা লাইভে আসছি ইউ ক্যান সে হাই আচ্ছা ঠিক আছে ওকে আপনারা দেখতেছেন আচ্ছা, আচ্ছা, Sure. <laughs> ভাইয়া যেটা বললো আমি বলে দিই এখানে কিন্তু আপনি এই অনেকক্ষণ পর আয়না পাইছি হাই সব এদিকে আয়না আছে সব সবই আচ্ছা একটা জিনিস বলে দিই আপনাদেরকে অনেকেই কিন্তু অনেক ক্লাস ডিভিশনের কারণে কিন্তু এক ব্রাঞ্চের প্রাইস আর এক ব্রাঞ্চের প্রাইসের মধ্যে মানে কনফিউশন ক্রিয়েট হয়ে যায় আপনাদের নিজেদের মধ্যে ঠিক আছে সো কনফিউশন ক্রিয়েট মানে কনফিউশনে থাকার দরকার নেই এটা হচ্ছে আরেকটা কমন স্পেস সো প্রত্যেক কমন স্পেসে পড়ালেখার জন্য জায়গা আছে সো পড়ালেখা করা যেতে পারে একটা জিনিস বলে দিই যারা যারা পরীক্ষার জন্য মেনলি বা কোচিংয়ের জন্য ঢাকায় আসছেন তাদের জন্য কিন্তু আমাদের মেম্বারশিপ প্যাকেজটা সিলভার গোল্ড ডায়মন্ড ছয় হাজার টাকা ডিপোজিট দশ হাজার টাকা ডিপোজিট বিশ হাজার টাকা ডিপোজিট ডিপোজিট মানিটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয় এটা একটা সিকিউরিটি মানি হিসেবে আমরা জমা রাখছি এটা কিন্তু আপনার অ্যাডভান্স না ঠিক আছে একটা জিনিস বলে দিই সিকিউরিটি মানি কিন্তু এটা আমরা অ্যাডভান্স হিসেবে নিচ্ছি না ডিপোজিটটা এটা আপনি যখন চলে যাবেন তখন ফেরত দিয়ে দেওয়া হবে হ্যাঁ? আচ্ছা ওকে চলেন আমরা আরেকটা রুমে চলে আসি এটা হচ্ছে elegant eight percent room hello আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জি খাওয়া দাওয়া হয়েছে কি খাইছেন খাইছি আজকে স্পেশাল মেনু আর কি আজকে রোস্ট হচ্ছে তারপর আচ্ছা জি তারপর খিচুড়ি হয়েছে Uh-huh. তারপরে রান্না করা হয়েছে uh-huh. আলহামদুলিল্লাহ ভালোই ওকে আচ্ছা, একটা কোশ্চেন সুপার হোস্টেলের হাইলাইটিং পয়েন্ট কি যে কারণে আপনি এখানে থাকছেন অন্য কোথাও না গিয়ে এখানে বলতে নিরাপত্তার জন্য আমি সঠিক আসছি ওকে মিডলটা একটু ইন্টারাপ্ট করে বলি যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিচ্ছি মানে ব্রাঞ্চের ভিতরে সিকিউরিটি দিচ্ছি আমরা ব্রাঞ্চের বাইরে জানি না ওকে সো একটা জিনিস বলে দিই যে ব্রাঞ্চের ভিতরে আমরা সিকিউরিটিটা দিচ্ছি সবখানে কিন্তু আন্ডার ক্যামেরা মানে ক্যামেরার আন্ডারে সবাই আছে সো ক্যামেরার আন্ডারে থাকলে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি অ্যান্ড তাছাড়া হচ্ছে আপনি বেডটা দেখাতে পাচ্ছেন অবশ্যই বেডরুমের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা নেই এটা কিভাবে সম্ভব যে বেডরুমে ক্যামেরা থাকবে সো ভাইয়া মানে খরচ কেমন পড়তেছে খরচ বলতে আমি যে প্যাকেজটা নিছি ওইটা হয়েছে দশ হাজার টাকা ডিপোজিট দেওয়ার পরে কিছু অফার আসছে আর কি সেটা অনুযায়ী আমার মাসিক বারো হাজার টাকার মতো যাইতেছে আর কি তো আরও তো অনেক হোস্টেল আছে সুপার হোস্টেল কেন সুপার হোস্টেল মূলত এখানে পরিবেশটা ভালো তারপর আশেপাশে অতটা মানুষ মোটামুটি শান্ত একটা পরিবেশ আর কি এই জন্য পড়ালেখার জন্য ভালো জায়গা কোনো হোস্টেলে কি এত সুবিধা আছে যে আপনার কিছুই কিনতে হবে না এখানে তো মোটামুটি আমাকে সবগুলো প্রোভাইড করা হয়েছে এই জন্য আরো একটু সুবিধা হয়েছে আর কি আপনি কি আমরা টাকা দিছি এগুলো বলার জন্য না <laughs> না না টাকা দেবেন কেন আমরা তো আপনাদের সম্পর্কে জানা শুনে তারপরে আসছি আর কি সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি আপনি যেখানেই যাবেন না কেন শুধু আমাদের না আগে যাচাই করবেন আমি আমি বলতেছি আমারটা শুনবেন না আমি আবার এই লাইভেই বলতেছি আপনি ব্রাঞ্চে আসেন অ্যাড্রেস দেখেন দুজন ভাইয়ের সাথে কথা বলেন সিটটি একটু দেখে যান আমাদের তো ব্রাঞ্চ ভিজিট ফ্রি সো আমি এটা সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যারা বলেন এটা সমস্যা এটা সমস্যা যারা কল্পনা করতেছেন প্লিজ কাম এই যে আপনাদের একসাথে একজন রুবে থাকেন খুব প্রবলেম হয় এটা খুবই আমার জানার দরকার না প্রবলেম হয় না আমাদের বিশেষত যে এরকম পর্দা দিয়ে ব্যবস্থা করা হয়েছে এর জন্য আর সমস্যা হয় না মানে কেউ কারো প্রাইভেসি হ্যাঁ প্রাইভেসি করতেছে বা কেউ ডিস্টার্ব করে এসে এমন কিছু কি পড়ালেখার একটু সুবিধা হয়েছে এরকম আচ্ছা, আমাদের তো আলাদা রিডিং রুম আছে আপনি এখানেও পড়েন এখানেও পড়ি আবার অনেক সময় বাইরেও পড়ি ভাইয়া লোকেশনটা একটু বলে দিবেন লোকেশনটা হচ্ছে এটা বেসিক্যালি এতে ধানমন্ডি এক্স্যাক্ট লোকেশনটা থেকে আমি আপনাকে ভিজুয়ালি বলে কিভাবে আসবেন ফার্স্ট কেএফসির সামনে আসবেন তার অপোজিটে কেএফসির অপোজিটের যে রোডটা আছে সেটা ধরে হাঁটবেন পাঁচ মিনিট একদম সিম্পল কেএফসি বলতে কিন্তু ঢাকা শহরে অনেক রকমের কেএফসি আছে অনেকগুলো লোকেশন আছে অনেকটা ব্রাঞ্চ আছে সো একটা হচ্ছে ধানমন্ডি কেএফসির ওখানে রাইট সো ধানমন্ডি কেএফসির ওখান থেকে আরেকবার বলবে হচ্ছে লোকেশনটা ক্লিয়ার করে একজন ভাইয়া আসবে মেম্বার ভাইয়া আমি হঠাৎ করে পাইলাম হ্যাঁ কেমন লাগতেছে এই তো ভালো কি দেখে মানে কি মনে করে যে এখানে তো অনেক হয় না আমরা তো অনেক কিছু কনফিউশন থাকি তারপর কিভাবে আপনি করেছেন যে আমি এখানে থাকা যায় এখানে পড়াশোনা বা যে কোনো কাজে আসা যায় বলতে আমি হঠাৎ করে আর কি আমার ভাইয়া বললো আর কি এরকম একটা ফেসিলিটি এখানে আছে রুম খুঁজে পাচ্ছিলাম আমার ভাইয়া বলছে হ্যাঁ আসার পর দেখলাম যে মোটামুটি সব কিছু ভালো আছে আচ্ছা এর আগে কোথাও ম্যাচে বা হোস্টেল থাকার অভিজ্ঞতা আছে হ্যাঁ আছে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ। ওখান থেকে আপনার আপনার অভিজ্ঞতা দুটো অভিজ্ঞতা আছে কেমন মানে কি ফিল করতেছে কি কি ডিফারেন্সেস আছে স্কুল হোস্টেল কিন্তু ওই জায়গায় তো এখানে সব ফেসিলিটি ভালো আর কি ওই জায়গায় সব ফেসিলিটি ভালো খাবার আচ্ছা, হ্যাঁ। তাই হয়তো আমরা বিজনেস নিচ্ছি আপনি বাইরে থেকে আসলে হয়েছে হ্যাঁ খাবার কেমন ছিল হ্যাঁ ভালো কি খাবার ছিল আজকে যে ছিল মুরগি ছিল প্লাস ইয়ে ছিল আপনার খোলার মতো ওই যে থ্যাংক <laughs> ইউ ভাইয়া আসলে একটু রেস্ট দিবে আমি আর ডিস্টার্ব করবো না থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম টেক কেয়ার সো গাইজ আমরা আসলে মানে কি বলবো আপনাদের জন্য কাজ করি আপনারা হয়তো ব্যাপারটা ফিল করতে পারতেছেন না ধানমন্ডিতে কিন্তু অনেক ক্রাইসিস ছিল থাকার ভাই রামমন্দির ব্রাঞ্চ কবে করবেন মোহাম্মদপুরের ব্রাঞ্চ কবে করবেন ট্রাস্ট নিয়ে আপনাদের লোকেশন যদি মোহাম্মদপুর যেতে লাগবে দশ দশ থেকে সাত থেকে দশ মিনিট এবং আপনার নিয়মের যেতে লাগবে দশ থেকে পনেরো মিনিট জ্যাম না থাকলে ডেফিনেটলি জ্যাম থাকলে তো সারাদিন বসে থাকবে বাট এমন একটা কনভিনিয়েন্ট লোকেশন আছে আপনি ইজিলি যে কোনো জায়গায় ভিজিট করতে পারবেন আর যারা আমাদের অফিস করেন তাদের জন্য নট অনলি ফর স্টুডেন্ট আমরা সব ধরনের ব্যাচেলারদের জন্য বা stay allowed manage bachelor manage bachelor তারা যারা হচ্ছে married but they have family in their home town so তারা ঢাকা একা থাকে তাদের জন্য এনিওয়েজ আমরা লং করবো না এন্ডিংটা আমাদের জ্যাজ সিলভানা কে সিলভানা দেবে সিঙ্গল রুমের কথা অনেকে জিজ্ঞেস করে সিঙ্গল রুম আছে কিনা সিঙ্গল রুম আছে কিন্তু সিঙ্গল রুম अवेलेबल কিনা শুধুমাত্র শাহবাগ এবং বাড়িধারা ব্রাঞ্চ আপনাকে অ্যাভেলেবল নেই তো ওইখানে আমি নাম্বারটা পিন কমেন্টে দিয়ে দেব লাইভের শেষে কমেন্টে দেখতে পারবেন আর একটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু এখানে যেহেতু স্টুডেন্ট বেস আপনি দেখতেই পাচ্ছেন এই নোটিশটা নোটিশের মধ্যে একদম কড়া করে আমরা লিখে রাখছি যে এই জিনিসগুলো কিন্তু নড়ালাও তাদেরকে কিন্তু আমরা এক টাকা রিওয়ার্ড হিসেবে দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন এখানে এক টাকাটা রিওয়ার্ড হিসেবে কিন্তু আমরা দিয়ে থাকবো সি নোটিশটা সো এটা হচ্ছে লাস্ট আজকে এই পর্যন্তই শেষ করে দিব এর বেশি আর বড় করবো না অ্যান্ড নেক্সট লাইফ পর্যন্ত ওয়েট করুন একটা জিনিস বলে দিই any kind of question any kind of queries আপনারা জাস্ট আমাদেরকে ইনবক্স করে দিবেন আপনারা জানিয়ে দিবেন বা কমেন্ট দিল ওকে সো